হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম welcome to freelancer Limon one again আজকের ভিডিওর টপিক হচ্ছে একটি মাইক্রো জব সাইট তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সাইটটি থেকে ইনকাম করতে পারি আমরা খুব সহজেই তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন তাহলে আমার চ্যানেলে যখন আমি ভিডিও আপলোড করব তখন সেটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আরেকটি বিষয় এই চ্যানেলে শুধুমাত্র ফ্রিলান্সিং রিলেটেড কন্টেন্ট আপলোড করা হয়ে থাকে যদি আপনার ইচ্ছে থাকে ঘরে বসে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি তো আজকে যে সাইটটি নিয়ে রিভিউ করব বা সাইটে কিভাবে কাজ করব সেই সাইটটির নাম হচ্ছে আমাদের আজকের সাইটটির নাম হচ্ছে এসিও স্প্রিন্ট ডট নেট তো এটি একটি রাশিয়ান সাইট তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টোটাল পার্টিসিপেন্ট এতজন রয়েছে মানে এখানে এতগুলো ইউজার রয়েছে এবং নাও অনলাইন মানে এখনও যারা কাজ করছে বা বর্তমানে অনলাইনে আছে যারা তারা হচ্ছে এতজন ঠিক আছে তো এইখানে এসিও স্প্রিন্ট e কি বা e এসিও স্প্রিন্টে কি ধরনের কাজ থাকে এগুলো সুন্দর করে এখানে বর্ণনা করা রয়েছে আপনারা এগুলো পড়ে নেবেন ঠিক আছে তারপর আপনার বেনিফিট কি কি হবে বা আপনি এখান থেকে এখানে কাজ করলে কি পরিমাণ মানি আর্ন করতে পারবেন বা আপনার সুযোগ সুবিধাগুলো এখানে আলোচনা করা হয়েছে এবং টোটাল আর্ন করেছে এখান থেকে এত ডলার প্রায় চুরানব্বই লক্ষ ডলার এখান থেকে আর্ন করেছে যারা এখানে কাজ করেছে তো এইখানে অ্যাডভার্টাইজার যারা অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করে বা কাজ দেয় তারা টোটাল অ্যাডভার্টাইজমেন্ট কতজন রয়েছে এখানে দেওয়া আছে আর এই সাইটটির পার্টনারে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়েব মানি অ্যাড ক্যাশ পেপালের মতন বড় বড় কোম্পানিগুলো তো নিঃসন্দেহে আমরা বলতে পারি সাইটটি ট্রাস্টেড বা পেমেন্ট করে এই অ্যালেক্সা র্যাঙ্কিংয়ে আমরা যদি দেখি সাইটটি রাশিয়ার মধ্যে আটশো একষট্টি নাম্বার র্যাঙ্কে রয়েছে ঠিক আছে তো নিচে দেখতে পাচ্তেছেন তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং তাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে নিতে পারেন ঠিক আছে তো আমরা এখন দেখব হচ্ছে এই সাইটে আমরা কিভাবে কাজ করব এই সাইটে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম এখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডান দিকের কর্নারে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে এইখানে আপনার নামটি দিবেন আপনার পুরো নামটি এখানে লিখে দেবেন আমি আমার নামটি দিচ্ছি তারপরে এইখানে আপনার ভ্যালিড একটি মেল অ্যাড্রেস দিবেন যে মেল অ্যাড্রেসটি দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে যাচ্ছেন তো আমি এখানে আমার মেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ওকে মেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আমাদেরকে একটি টিক চিহ্ন দিতে হবে I accept the terms of service আপনি যে তাদের নিয়ম কানুনগুলো মেনে চলবেন সেই জন্য এখানে একটি টিক মার্ক দিতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ উইথ ডক্স ঠিক আছে যে নিচের ছবিগুলোর মধ্যে কুকুরের ছবি যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে বলছে তো এটাকে আমরা সিলেক্ট করলাম অ্যান্ড দেন কন্টিনিউ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনারা congratulation you have successfully registered for S U sprint we send an email with the password of your account to your email address তারা আপনাকে একটি মেল পাঠিয়েছে যে মেলে এই অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি তারা দিয়ে দিয়েছে আপনি যে মেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সে মেলের ইনবক্সে গেলে দেখতে পারবেন এসইউ স্ক্রিন থেকে এখানে আপনাকে একটি মেইল চলে আসছে আমাদের ইনবক্সে তো আপনারা আপনাদের মেইল মেইলের ইনবক্সটি চেক করবেন তাহলে এই মেলটি পেয়ে যাবেন তো এই মেলটি ওপেন করলে এইখানে দেখতে পাচ্ছেন we have just register with S U sprint to inter your account use the user name and password এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়া থাকবে তো এখানে আমার পাসওয়ার্ডটি ওপেন করে দেওয়া আছে আমি অবশ্যই পরবর্তীতে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেব তো আমি এখন অ্যাকাউন্টে প্রবেশের ক্ষেত্রে এই পাসওয়ার্ডটি ইউজ করব ওকে দেন আমরা সাইটে চলে যাই সাইটে চলে যাওয়ার পরে লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে আপনার মেল অ্যাড্রেসটি দিতে হবে যে মেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেই মেল অ্যাড্রেসটি দিতে হবে তো আমরা এখানে আমার মেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ওকে মেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে আমাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি অ্যান্ড দেন ক্যাপচা পূরণ করতে হবে এখানে বলছে সিলেক্ট ইমেজ উইথ কাউস গরু চিন ছবি যেটা যেটাতে রয়েছে সেটা সিলেক্ট করতে হবে তো এইখানে রয়েছে দেন লগ ইন লগ ইনে ক্লিক করলে আমরা এসইউ স্প্রিন্টের ড্যাশবোর্ডে প্রবেশ করব আরেকটি বিষয় সেটি হচ্ছে কি যে এই সাইটটি সম্পূর্ণ রাশিয়ান ল্যাঙ্গুয়েজে তৈরি তাই আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স ব্রাউজার ইউজ করবেন যেন আপনাদের ট্রান্সলেটের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স জিরো ডলার এখানে মানি ইন সেভ এইখানে জিরো জিরো সব জিরো জিরো রয়েছে মাই ওয়াল প্রিমিয়াম অ্যাকাউন্ট তারপর রয়েছে অপারেশন হিস্টোরি অপারেশন হিস্টোরিতে আপনাদের কি কি কাজ করেছেন সেগুলো হিস্টোরি এখানে জমা হবে আচ্ছা তারপরে এখানে রয়েছে ম্যাসেজ তারপর রয়েছে রেফারেল তারপর হচ্ছে মাই প্রোফাইল তারপর হচ্ছে ফোরাম তো আমরা এই সাইটটাকে যদি ট্রান্সলেট করি আমরা জাস্ট সাইটে উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করলে খুব সহজে আমরা এই সাইটটিকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো ঠিক আছে ওকে আচ্ছা তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিউজ রয়েছে তাদের সাইট রিলেটেড আচ্ছা তাহলে আমরা এখানে কাজ করব কিভাবে তার আগে আমাদের অ্যাকাউন্টের সেটিংগুলো শেষ করে নেই মাই প্রোফাইলে ক্লিক করবেন মাই প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ইয়োর আইডি তারপরে দেখতে পাচ্ছেন আপনার মেইল অ্যাড্রেস তারপর সেলফোন নাম্বার এখানে আপনার সেলফোন নাম্বারটি অ্যাড করে নেবেন ঠিক আছে তারপরে আপনার নামটি এখানে দেখতে পারবেন এইখানে বলছে tips in a different currency এইখান থেকে আপনারা আর ইউবিটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করবেন এবং বলছে personal message accept from everyone হ্যাঁ এটা অন করে রাখবেন এই বাকি অপশনগুলো ঠিক ঠিক করে রাখবেন ঠিক আছে তো আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করব এখানে বলছে ফোন নাম্বার ইনকারেক্ট আমি এখানে আমার ফোন নাম্বারটি এখন দিব না আচ্ছা এখানে আমি আমার ফোন নাম্বারটি অ্যাড করে দিই দেন স্যার চেঞ্জ আচ্ছা এখানে আমরা ফোন নাম্বারটি অ্যাড করেছি এখানে দেখতে পাচ্ছেন your avatar click to change আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটি দিয়ে দিবেন মানে আপনার একটা ছবি এখানে আপলোড করবেন প্রোফাইল পিকচার বা অ্যাভাটার হিসেবে ঠিক আছে তো এরপরে আসতেছে সেটিংস আমরা সেটিংসে যাই আচ্ছা number of task line per page প্রত্যেকটা পেজে কয়টা করে কাজ বা টাস্ক শো করবে এখানে পনেরোটা করা আছে আপনারা চাইলে এখান থেকে পঁচিশটা করে নিতে পারেন ঠিক আছে how much time to mark visited task ten minute করা আছে আপনারা চাইলে এখান থেকে তিরিশ মিনিট করে নিতে পারেন ঠিক আছে তো বলছে show job content in tooltip এই অপশনগুলো আপনারা চেঞ্জ করবেন না এখান থেকে আর কোনো অপশন আপনারা চেঞ্জ করবেন না ঠিক আছে ওকে দেন আমরা চলে আসব হচ্ছে পেমেন্ট ডিটেলসে তো এইখানে বলছে যে আপনারা কোন পেমেন্ট মেথডে আর কি পেমেন্টটি নেবেন আপনাদেরকে কাজ দেখানোর আগে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আপনারা যে সাইটে কাজ করছেন দুইটা বিষয় সবসময় মনে রাখবেন এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটির মাঝখানে একটু আপনাদেরকে বিরক্ত করলাম তো দুইটি বিষয় হচ্ছে এক নম্বর যে সাইটটি ট্রাস্টেড কিনা বা সাইটটি পেমেন্ট করে কিনা ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে যে সাইটটি পেমেন্ট করে সেটা কোন মেথডে পেমেন্ট করে ঠিক আছে সেই মেথডের ওয়ালেটটি আমার রয়েছে কিনা বা সেই মেথডটি আমার আছে কিনা ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনি একটা সাইটে কাজ করতেছেন বা কাজ করলেন বা আপনার সময় সেখানে স্পেন্ড করলেন বা ব্যয় করলেন ঠিক আছে কাজ করলেন কষ্ট করে কিন্তু দেখা যাচ্ছে আপনার অর্জিত অর্থটি আপনি হাতে পেলেন না সেক্ষেত্রে ব্যাপারটি খুবই দুঃখজনক হয়ে যায় এবং খুবই হতাশাজনক ঠিক আছে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে এই হতাশার সম্মুখীন অনেকেই হচ্ছি না বুঝেই যে কোনো সাইটে কাজ করতেছি পরবর্তীতে পেমেন্ট ম্যাথডটি সাইটে বা আমাদের অ্যাভেলেবেল বাংলাদেশে অ্যাভেলেবেল না হওয়ার কারণে আমরা পেমেন্ট নিতে পারতেছি না তো অবশ্যই এই দুইটা বিষয় মনে রেখে যে কোনো সাইটে আপনারা কাজ করতে পারেন যদি সাইটটি ট্রাস্টেড হয় এবং সেই পেমেন্ট মেথডটি আপনাদের থেকে থাকে তো এইখানে আমরা ভিডিওতে চলে আসি তো এইখানে মাই ওয়ালে ক্লিক করব আচ্ছা মাই ওয়ালে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন financial status work status user review আপনি এখানে আপনার ইউজার আইডিটি দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ইউজার আইডি ওকে আচ্ছা তার আগে পেমেন্ট ডিটেলসে একটু দেখে নিই অ্যাড পেমেন্ট ডিটেলস এইখানে বলছে যে to withdraw money to Visa master card আমরা ভিসা মাস্টার কার্ডে এখানে উইথড্র করতে পারবো unit to worker status or higher তারপর বলছে to withdraw money to web money আমরা এখানে ওয়েব মানিতে ওয়েব মানিতে পেমেন্ট নিতে পারবো ঠিক আছে তারপর হচ্ছে পেয়ারে নিতে পারবো তারপর হচ্ছে অ্যাড ক্যাশে নিতে পারবো এবং পারফেক্ট মানি ঠিক আছে তো আমরা এখানে বাংলাদেশে অ্যাভেলেবেল যে ওয়ালেটগুলো রয়েছে যেমন ইন্টারন্যাশনাল ওয়ালেট রয়েছে পারফেক্ট মানি ইউজ করতে পারেন আপনারা হ্যাঁ অ্যাড ক্যাশ ইউজ করতে পারেন এবং ওয়েব মানি ইউজ করতে পারেন এই তিনটা ওয়ালেট বাংলাদেশ থেকে ভেরিফাই করা খুবই সহজ আপনারা চাইলে অ্যাড ক্যাশ ইউজ করতে পারেন খুব সহজেই এবং পারফেক্ট মানিও ইউজ করতে পারেন প্লাস ওয়েব মানিও ইউজ করতে পারেন এখানে তিনটা মেথড চারটা মেথড রয়েছে পেয়ারও ইউজ করতে পারেন তো বাংলাদেশ থেকে এই চারটা মেথড ভেরিফাই করা খুবই সহজ আপনার চাইলে ভেরিফাই করে নিতে পারবেন আমার চ্যানেলে এই রিলেটেড কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনার চাইলে আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এইখানে আপনি পেমেন্ট ডিটেলসটি অ্যাড করতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা সাইটে ইনকাম করতে পারি বা সাইটের কাজগুলো কি কি তো এখানে বাম দিকের কর্নারে ইনকামে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অল অ্যাভেলেবেল টাস্ক মানে যতগুলো কাজ অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এইখান থেকে ইনকামে ক্লিক করার পরে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে আমাদেরকে ট্রান্সলেট টু ইংলিশ করে নিতে হবে তাহলে আমরা এখানে সব কিছু টাস্ক আমরা ইংলিশে দেখতে পারবো ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের কাজ রয়েছে এই যে দেখেন এখানে অনেক ধরনের কাজ এই যে ইউটিউবের কাজ রয়েছে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েটে টেলিগ্রাম জয়েনের কাজ রয়েছে হ্যাঁ টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেলের কাজ রয়েছে তারপর সার্চ অ্যান্ড ক্লিকের কাজ রয়েছে মানে অন্যান্য যেগুলো মাইক্রো টাস্ক ওয়ালেট মানে যেগুলো মাইক্রো ওয়ার্ক জব টাইপের রয়েছে সাইটগুলো সেই কাজগুলোর মতন এখানেও কাজ রয়েছে তবে এই সাইটটির মান আমি অন্যান্য সাইটের তুলনায় অনেক ভালো বলে জানি ঠিক আছে এই সাইটটি মূলত রাশিয়ান সাইট এবং হান্ড্রেড পারসেন্ট ট্রাস্টেড এবং হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট করে থাকে ঠিক আছে তো আপনারা পেমেন্ট নিয়ে কোনো চিন্তা করবেন না এই সাইটটিতে সময় দিয়ে মানে আপনার সময়টি বৃথা হয়েছে এরকম কখনো হবে না বা কাজ করে হতাশ বা নিরাশ হবেন এরকম কখনো হবে না ঠিক আছে আপনি এখানে কাজ করলে অবশ্যই ইনকাম করতে পারবেন ঠিক আছে তবে এখানে খুব ভালোভাবে আপনাদেরকে কাজ করতে হবে অন্যান্য সাইটগুলোতে যেমন ভুল কাজ সাবমিট করা যায় না অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় এই সাইটটাও সিমিলার এখানে ভুল কাজ করলে আপনাকে অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেবে আপনার অ্যাকাউন্টটি এবং পরবর্তীতে আপনি আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তো এখানে হিউজ পরিমাণে কাজ রয়েছে হ্যাঁ আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে কাজ করতে পারেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আমি দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কীভাবে কাজ বা কোন ধরনের কাজগুলো রয়েছে এখানে ঠিক আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে হয়তো এই সাইডে কীভাবে আপনারা কাজ করবেন একটি ফুল টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে যে আমাদের যে চ্যানেলটি রয়েছে ফ্রিলান্সার লিমন এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার একটি লাইক আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরিতে অনেক উৎসাহ প্রদান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম